এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি মনে করি শিক্ষাবিদ রুবেল সহ কাটালিয়া উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ প্রকাশ করব খুনের খুনের রায় প্রাপ্ত মানে ফাঁসির রায় প্রাপ্ত পনেরোই আগস্ট দেশি বিদেশি চক্রান্তে এবং বাংলাদেশ সেনা স্বাধীনতা উপস্থিত থাকেন গত বাইশ তারিখে কিন্তু আমাদের মাননীয় আমাদের প্রাণ